পাইছে সংগ্রামী দেশবাসী আসসালামু আলাইকুম আমাদের প্রিয় নেতা প্রিয় ভাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সহসভাপতি আলহাস আব্দুল আলিম ব্যাপারী আসন্ন ঈদ উপলক্ষে গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে তার নিজ বাসভবনে নগদ অর্থ এবং মাস্ক বিতরণ করতেছেন এই কার্যক্রম সকাল থেকেই ইতিমধ্যে এই কার্যক্রম চলতেছে এই কার্যক্রমে যাদের উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্থলে নেতাকর্মী উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাদুর নাসিম এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবী সংগ্রামী সভাপতি নির্মল রঞ্জন গুহু এবং সাধারণ সম্পাদক আব্দুলুর রহমান বাবুর নির্দেশে আলহাস আব্দুল আলিম ব্যাপারী বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবী লীগ সংগ্রামী সভাপতি সহসভাপতি ঈদ উপলক্ষে আসন্ন গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে নগদ অর্থ এবং মাস্ক বিতরণ করতেছেন সকাল থেকে কার্যক্রম সারাদিন অব্যাহত থাকবে আপনারা দেশবাসী প্রিয় নেতার জন্য দোয়া করবেন তিনি যেন সারা জীবন মানুষের পাশে থেকে এভাবে সেবা করতে পারে এবং আল্লাহ তাকে সুস্থতা বজায় রাখে তার পরিবার যারা আছে সবাইকে যেন আল্লাহ রাবুল আলমিন সুস্থ রাখেন এবং তারা যেন মানুষের কল্যাণে সারা জীবন এভাবে থাকতে পারেন দেশবাসী আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে দেন জনগণের পাশে যেন তিনি সারা জীবন থাকতে পারেন এই আশা প্রত্যাশা আমরা করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং মানুষের পাশে সারা জীবন রাখেন এই কামনা করি আজকে সকাল থেকেই আজকে সকাল থেকেই আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সকাল থেকেই এই ঈদ উপলক্ষে গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে নগদ টাকা এবং মাস্ক বিতরণ কার্যক্রম চলছে ইতিমধ্যেই আমরা সকাল থেকে কার্যক্রমে অংশগ্রহণ করছি জাজের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ইনোয়ান স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এবং থানা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সহ সবাই আমরা এই এই ঈদ উপলক্ষে আসন্ন ঈদ উপলক্ষে গরিব দুঃখী মানুষের মাঝে যে যে ঈদ সামগ্রী নগদ অর্থ প্রদান করতেছেন আমরা সহযোগিতায় আছি এবং আমাদের প্রিয় নেতা সকাল থেকে অনেক কষ্ট করে তিনি সাধারণ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করতেছেন আপনারা তার জন্য দোয়া করবেন তিনি যেন সারা জীবন মানুষের পাশে থেকে এভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারে আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং তার পরিবারের যারা আছে সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখেন এবং তার আমরা তার মা বাবার জন্য আমরা দোয়া করব সবাই আমরা দেশবাসী তার মা বাবার জন্য দোয়া করব মহান আল্লাহ রাবুল আলমিন তাদেরকে যেন জান্নাতবাসী করে করেন এবং আমাদের প্রিয় নেতা প্রিয় ভাই জনাব আনাস আব্দুল আলম ব্যাপারী এবং তার পরিবারের সবাইকে যেন আল্লাহ নেক দান করেন সুস্থতা বজায় রাখেন এ প্রত্যাশা আমরা করব এবং মহান রাবুল আলমিনের কাছে এই কামনা করব এবং সাধারণ সাধারণ জনগণকে তিনি এই সকাল থেকে বিভিন্ন স্তর থেকে দাজিরা জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লোকজন আসছেন সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ আছেন এবং তিনি সাধারণ মানুষকে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করতেছেন আবার আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সকাল থেকে এই কার্যক্রম চলতেছে সারাদিন চলবে ইনশাল্লাহ এবং আগামীকালকে চলবে